অ্যাকশন ক্যামেরা না সরাই প্রিন্সিপাল শেষ কে আছে অ্যাকশন তোমরা আমায় কি পুইরা আমি জানি গো প্রাণ বন্ধুর পিড়িতে কত জ্বালা আমি জানি গো তোমারও পিড়িতে কত জ্বালা তোমরা আমায় কি বুঝাইবাই সকি ফুইরা ওইছে কয়লায় আমি জানি গো প্রাণ বন্ধুর পিড়িতে কত জ্বালা নয়ন তুলা সোনার চান্দে যাইলা চার প্রাণে ও ভাই হল নয়ন তুইলা সোনার চান্দে চাইলা যার প্রাণে মন্ত্র সার জাদু করইন দুই নয়নের বানে বন্ধু মন্ত্র সারা জাদু করুন দুই নয়নের বানে আমি জানি গো প্রাণ বন্ধুর পিড়িতে কত জ্বালা আমি জানি গো তোমার পিড়িতে কত জ্বালা হ্যাঁ নয়ন ভালোবাসি তোমায় বন্ধু তুমি বাসো নাকি ও বন্ধু ভালোবাসি তুমি বন্ধু তুমি বাসো নাকি অন্তর বিচ্ছেদ জ্বালা তুমি জানো না কি বন্ধু অন্তরেতে শেখের জ্বালা তুমি জানো না কি আমি জানি গো প্রাণ বন্ধুর পিড়িতে কত জ্বালা তোমরা আমায় কি বাই পুইরা ওইসি খয়লাই আমি জানি গো প্রাণ বন্ধুর পিড়িতে কত জ্বালা জাতিকুল যৌবন দিলাম ছবি দিলাম তোমায় ও বন্ধু জাতিকুল যৌবন দিলাম ছবি দিলাম তোমায় কোন পাশানে মন বাজাত জানো বন্ধু জানো তুমি কোন পাশানে মন ভাইন্দাছ তুমি জানো রে আমি জানি গো প্রাণ বন্ধুর পিরিতে কত জ্বালা হার মন্ত্রণা পাইয়া বন্ধু আমারে বুলিলায় ও সখী হার মন্ত্রণা পাইয়া তুমি আমারে বুলিলায় আগে বলেছিলায় তুমি আসিবাই নিরলে বন্ধু আগে বলে সিলাই তুমি আসিবাই নিরলে আমি জানি গো প্রাণ বন্ধুর পিড়িতে কত জ্বালা তোমরা আমায় কি বাই পুইরা হয়েছে কয়লায় আমি জানি গো প্রাণ বন্ধুর পিড়িতে কত জ্বালা আমি জানি গো প্রাণ বন্ধুর পিড়িতে কত জ্বালা থ্যাংক ইউ বাহ বাহ